আর কোনো অনুরোধ করব না শুধু মনে রেখো অবুচের মতো ভালোবেসেছিলাম তোমায় তোমায় ভুলে থাকা তোমার থেকে দূরে সরে থাকা এত বেশি কষ্টে কেন বলতে পারো প্রতিদিন মনের সাথে যুদ্ধ করে হেরে যাই তোমায় ভুলতে পারি না মাস রাতে বড় বেশি অসহায় মনে হয় নিজেকে চোখের জল ভাত মানে না বুক ফাটা আর্তনাদ আর চোখের জলের কাছে আমার সুখে থাকার অভিনয়টা হেরে যায় যদি আমার জীবনে কোনো রাত না আসতো আমি কখনো তোমার সুখের জীবনে আধা হয়ে সামনে দাঁড়াতাম না আমার এই অপরাধগুলো ক্ষমা করে দিও তোমার যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই ভালোবাসা ছাড়া আমি বলছি না তুমি ফিরে এসো শুধু বলবো আমায় ক্ষমা করে দিও তোমাকে ভুলে তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারি না বলে আমার বুকের ভিতর অনেক চাপা কষ্ট কাউকে বলতে পারি না শুধু নীরবতা লুকিয়ে রাখি তুমি ছাড়া আর কাউকেই বলে না কেন এত কষ্ট আমার বুকে খুব ইচ্ছে করে প্রাণ খুলে এসো আমার সব কষ্টের গল্প তোমায় শোনাবো কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর তোমার সে সময়টাই নেই কষ্টের ভারে যখন খুব বেশি ভেঙে পড়ি তখন ছুটে আসি তোমার কাছে একটু শান্তির নিঃশ্বাস নিতে আমারও যে একটু সুখ পেতে ইচ্ছে করে কেউ না জানো তুমি তো জানো তোমার একটু ছায়া পেলে ভুলে যায় জীবনের সব না পাওয়ার কষ্ট যন্ত্রণা তোমার একটু কাছে আসা আমাকে যে নতুন করে বাঁচার স্বপ্ন দেয় তা তো তুমি জানতো পৃথিবীর কোনো কিছুতেই এত সুখ পাই না যতটা সুখ ভাই তুমি পাশে থাকলে তোমার মনে জায়গা হয়নি আমার কোনো অভিযোগ নেই তুমি তোমার মতো সুখে থাকো আমার যত কষ্টই হোক কোনোদিন তোমার সুখের পথে কাটা হব না নিজে সবটুকু দিয়ে তোমার সুখে ডাকার পর কতবার করেছি হয়তো বিশ্বাস করেনি সত্যি বলছি তোমার সুখের জন্য নিজেকেও তোমার তরে বিসর্জন দিতে পিছু পা হব না যদি কখনো এই অপদার্থটাকে কাজে লাগে একবার শুধু মনে করো ছুটে আসবো আমার সর্বস্ব দিয়ে তোমার সুখের মহল করে দিতে জানি ভালোবাসি সেই শব্দটা তোমার মুখ থেকে শোনা হবে না কখনো তবু বিশ্বাস করি তোমার মনের বিশাল আকাশ জুড়ে এক কণে আমার জন্য লোকায়িত রয়েছে কিছু ভালোবাসা মাঝে মাঝে সেই বিশ্বাসগুলো মিথ্যে মনে হয় যখন তোমার কাছ থেকে দূরে সরে থাকতে চাই কোনো এক অদৃশ্য শক্তি আমার জানান দিয়ে যায় তোমার অপ্রকাশিত ভালোবাসাগুলো তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কেন জানি বারবার মনে হয় তুমি খুব বেশি কষ্টে আছো তাই তো ইচ্ছে করেই দূরে থাকতে পারি না ছুটে আসি তোমার লোকায়িত কষ্টগুলো মুছে দিতে ফিরে আসি বারবার শুধু ভালোবাসার মানুষটাকে সুখে রাখার একটু আবদা রাখতে চাই আর এটাই ভাবি আমার ভালোবাসার সার্থকতা কিন্তু তুমি সেই সফলতার স্বাদটাও আমার নিতে দাও না নিজেকে আরও বেশি আড়াল করে রাখো তোমার কাছে আসা তখন নিজেকে আরও বেশি অসহায় মনে হয় কেন জানো শুধু ভালোবেসে তোমার জন্য কিছুই করতে পারি না এই কষ্টটা খুব বেশি কাটায় শুধু ভালোবাসা না পাওয়ার কষ্ট নয় তোমার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাই বুঝতে পারি না আমার কষ্টগুলো তোমার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়